আল্লাহ পাক রাব্বুল আলমিন মানব জাতির হেদায়তের জন্য মানুষ জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যেহেতু আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাই ওসাল্লাম নবী রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশেষ রাসুল হুজুর সাল্লু আলহ্লামের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আর কোনো নতুন নবী আসবেন না আর কেউ নতুনভাবে নবী হয়ে আসবে না এজন্য মানব জাতির হেদায়তের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য মানব জাতিকে জান্নাতের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ চিনানোর জন্য হজরত রসুল করিম সাল্লাহ আলী এই জাতির উলামায় কেরামদের মধ্যে উলামায় কেরামের উপর জিম্মাদারি দিয়ে গেছেন যে ইন্নাল উলামা রাসাতুল আম্বিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر হজরত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম এরশাদ ফরমান যে নিশ্চয় উলামায় কারামরা হলেন সমস্ত নবী রাসুলগণের ওয়ারিস এই জাতির উলামাই কেরামরা সমস্ত নবী রাসুলগণের ওয়ারিস এখানে উলামা উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়া হলো বহু বচন এক বচনে নবী আর বহু বচনে আম্বিয়া সমস্ত নবী রাসুলগণের ওয়ারিস এই জাতির কারা ওলামায় কারামরা ওয়ারিস তো হয় উত্তরাধিকার হয় বাবা যদি মারা যায় তাহলে তার সম্পদের উত্তরাধিকারী উত্তরাধিকারী হয় তার সন্তান এটা হলো সম্পদের ওয়ারিস আর নবী রাসুলগঞ্জ যদি দুনিয়া থেকে চলে যান তাদের ওয়ারিস যে হবেন উলামা একেরামরা তারা কিসের ওয়ারিস হবেন তারা কি সম্পদের ওয়ারিস হবেন না এলিমের ওয়ারিস হবেন এই মর্মে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম হাদিস শরীফের পরবর্তী অংশে এরশাদ ফরমান ওয়াইনাল আম্বিয়া আলাম কারামরা নবী রাসূলরা দিনার দিরহামের ওয়ারিস বানান না অর্থাৎ দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সার ওয়ারিস বানান না তারা কিসের ওয়ারিস বানান তারা এলিমের ওয়ারিস বানান এলিমের উত্তরাধিকারী বানান যেহেতু এই যুগে কোনো নবী কোন রাসুল দুনিয়ার মধ্যে বর্তমান নাই এজন্য নবীর অবর্তমানে নবীর দায়িত্ব পালন করবেন এই জাতির ওলামাই কেরামরা হকানি ওলামাই কেরামরা তারা নবীর ওয়ারিস কিসের ওয়ারিস সম্পদের ওয়ারিস না এলিমের ওয়ারিস তারা হলেন এলিমের এলিমের ওয়ারিস অর্থাৎ কোরআন এবং হাদিস কোরআন সুন্না শরীয়তের ওয়ারিস তারা শরীয়তের কথা মানুষদেরকে জানাবেন হালাল হারামের বিধান জানিয়ে দিবেন ইমান আকিদার বিশ্বাস কি রাখতে হবে জানিয়ে দিবেন কোনটা হালাল কোনটা হারাম তা জানিয়ে দিবেন মনের রোগ অন্তরের দশটি রোগ আছে এই রোগ থেকে কিভাবে নাজাদ পাওয়া যায় কিভাবে মুক্তি পাওয়া যায় এবং অন্তরের মধ্যে দশটি গুণ কিভাবে দশটি গুণের বীজ কিভাবে অন্তরের মধ্যে বপন করা যায় এই ব্যাপারে মেহনত চেষ্টা সব ধরনের তরিকা উলামায় কেরামরা এই জাতির আওয়ামদেরকে জানাবেন যখনই কোনো নবী অথবা কোনো রাসুল মানুষদেরকে দাওয়াত দিতেন আল্লাপাক পাক রাব্বুল আলমিনের দিকে তাওহিদের দিকে একত্ববাদের দিকে লা শারিক আল্লাহর দিকে এক আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিতেন তখন ওই সময়কার মানুষ তিন দলে বিভক্ত হয়ে যেত তিন ভাগ হয়ে যেত সব নবীর সব রাসুলের ব্যাপার বেলায় একই ঘটনা হজরত রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম যখন মক্কার কাফির মুশ্রিকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সেখানেও মানুষ তিন দল হয়ে গেল তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক দল হলেন সাহাবাই কেরামরা দাওয়াত পৌঁছেছে আল্লাপাক পাক রাব্বুল আলমিনের একত্ববাদের কথা আল্লাহ তালার তাওহিদের কথা যখনই সাহাবাই কারামদের কানে পৌঁছেছে সাথে সাথে ওনারা দিন কবুল করে নিলেন ইসলাম কবুল করে নিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু রাসুল করে নিলেন মুসলমান হয়ে গেলেন যেমন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আর আরেক দল ছিলেন মানুষ ওই সময় তারা মুসলমান হন নাই কিন্তু নবীর বিরোধিতাও করেন নাই যেমন নবীর চাচা আবু তালিব নবীর চাচা ছিলেন আবু তালিব এবং এই ধরনের আরও কিছু মানুষ ছিলেন তখনকার সময় যারা মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করতেন যে কোনো বিপদে মুসলমানদের পাশে দাঁড়াতেন কিন্তু নিজে মুসলমান হন নাই নিজে ইসলাম কবুল করেন নাই কিন্তু মুসলমানদের বিরোধিতাও করেন নাই বরং মুসলমানদেরকে সহযোগিতা করেছে আর আর এক দল হলো আবু জেহেল আবুল আবের দল যারা মুসলমানও হয় নাই আবার মুসলমানদের অত্যাচার করতেও কম করে নাই এই তিন দলের মধ্যে প্রথম দল হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দল মানে সাহাবাই কেরামরা জান্নাতি সাহাবাই কেরামরা হলেন জান্নাতি আর দ্বিতীয় দল যারা মুসলমানদেরকে সহযোগিতা করেছিল কিন্তু ইসলাম কবুল করে নাই আর ইসলাম কবুল না করার কারণে ইমান না আনার কারণে জাহান্নামি যদিও সাহায্য করেছে মুসলমানদের তারপরও ইমান না থাকার কারণে জাহান নামে আর আবু জাহেল আবুল আহাবের দল তাব্বাত আবিল আল্লাহ তালা আবুল আহাবের ধ্বংসের কথা সুরাল আহাবের মধ্যে বলছেন এই সুরাল আহাব নামে তার নামে একটা সুরাও নাজিল করছেন আল্লাহ তালা আবুল আহাব বলছিল হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ধ্বংস হোক তোমার নওয়াজ হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে আবুল আহাব বলছিল যে তোমার ধ্বংস হোক তুমি এই দাওয়াত দিতেছ আমাদেরকে আল্লাহর দাওয়াত দিতেছ এক আল্লাহর দাওয়াত দিতেছ তোমার ধ্বংস হোক নাউজবিল্লা হুজুর সাল্লাহ আলসঙ্গে বলেছিল আবুল হাব হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ধ্বংস হোক বলার কারণে আল্লাহ পাক রাব্বুল আলমিন সুরান আজিল করে দিলেন যে আবুল হাব ধ্বংস হোক আল্লাহ তালা সুরান আজিল করলেন আবুল হাব ধ্বংস হোক তার সমস্ত মাল সম্পদ সব কিছু ধ্বংস সব আগুনে যাবে তো এই তিন নম্বর দল জাহান নামে যারা অস্বীকার করেছে ইসলামও কবুল করে নাই ইসলাম অস্বীকার করেছে আবার মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন জুলুম অবিচার কিছু করতে বাকি রাখে নাই এই মর্মে আল্লাহ পাক রাব্বুল আলমিন হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে যে তারা অত্যাচার করত নির্যাতন করত গালি গালাজ করত কি বলতো বলতো এটা পাগল মাথা নষ্ট জাদুকর বিভিন্ন ধরনের বিভিন্ন গালি দিত হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন পূর্ববর্তী নবী রাসুলদের ঘটনা শুনিয়ে হুজুর সাল্লাহ আলাই মনের মধ্যে সান্ত্বনা দেন যে আপনি একা নয় এই নির্যাতনের শিকার আপনি একা নন আপনার পূর্বে যত নবী রাসুল দুনিয়ার মধ্যে পাঠাইছি সবাইকে এরকমভাবে তারা কি করছে গাড়ি গালাজ করছে এই মর্মে আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত নু আলাইসাল্লামের আলোচনা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় করেছেন আমি আজকে এক জায়গা থেকে তেলাওয়াত করেছি সুরাহুদের পঁচিশ নম্বর আয়াত থেকে এছাড়াও সুরা নুহ নামে একটা সুরা আছে হজরত নু আলাইসাল্লামের নামে একটা সুরা আছে হজরত নু আলাইসাল্লামের দাওয়াতের কথা উল্লেখ করে আল্লাপাক পাক রাব্বুল আলমের সুরা নাজিল করছেন এই সুরার নাম দিয়েছেন সুরা নুহ আর সুরা হুদের মধ্যেও আলোচনা আছে অন্যান্য সুরার মধ্যে হজরত নু আলাইসাল্লামের আলোচনা আছে ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين আল্লাহ পাক রাব্বুল আলমিন সুরাহুদের পঁচিশ নম্বর আয়াতে এরশাদ ফরমান যে নিশ্চয়ই আমি হজরত নু আলাইসাল্লামকে তার জাতির কাছে পাঠিয়েছি দাওয়াতের জন্য মুবিন তিনি তার জাতিকে বললেন হজরত নু আলাইসাল্লাম বললেন নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন সতর্ককারী স্পষ্ট সতর্ককারী সুস্পষ্ট সতর্ককারী আমি তোমাদেরকে সতর্ক করতেছি জাহান নামের কঠিন আজাব থেকে তোমাদের কাজ কি এরপরে আল্লাহ তালা এরশাদ ফরমান কি দাওয়াত দিতেছেন আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ যে তোমরা এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করিও না যদি তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করো তাহলে আমি বই করতেছি তোমাদের জন্য কেয়ামতের কঠিন আজাব বেদনাদায়ক আজাবের আমি বয় করতেছি অর্থাৎ এই আজাবের মধ্যে তোমরা পাকড়াও হয়ে যাবে এই দাওয়াত যখন দিলেন এই দাওয়াতের কথা অন্যান্য সুরার মধ্যেও আছে এইরকমভাবে দাওয়াত দিয়েছেন বিভিন্ন শব্দে বিভিন্ন সময় প্রায় সাড়ে নয় শত বৎসর হজরত নু আলাইসাল্লাম এরকম ভাবে দাওয়াতের কাজ করছেন তখন তারা কি বলতো জবাবে হজরত নু আলাইসাল্লামের দাওয়াতের জবাবে তারা কি বলতো আল্লাহ পাক রাব্বুল আলমিন এরপরে রায়তের সাত ফরমান فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا এই কৌমের যারা সর্দার ছিল মাতব্বর ছিল যারা একটু ধনী ছিল যাদের টাকা পয়সা বেশি ছিল এই জাতির মধ্যে তারা বলতো মা নামা কাইল্লা বাসারাম মিসলানা আমি আমরা তো দেখি তুমি আমাদের মতোই মানুষ আমাদের মতোই তুমি একজন মানুষ তাহলে আমরাও মানুষ তুমিও মানুষ তোমার কথা আমরা কেন মানব তাদের প্রথম আপত্তি কিসের কারণে তারা মানতে রাজি না যে আমি আমরা মানুষের কথা মানব না অন্য কোনো মানুষের কথা আমরা যেরকমভাবে মানুষ তুমিও সেরকমভাবে মানুষ তুমি বলতেছো তুমি নবী তুমি রাসুল কিন্তু তুমি তো মানুষ মানুষের কথা আমরা মানব না এই হলো তাদের প্রথম আপত্তি وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي দুই নম্বর আপত্তি দ্বিতীয় আপত্তি তাদের যে আমরা দেখতেছি তোমার দাওয়াতের কারণে তোমাকে যারা মানে যারা তোমার অনুসরণ করছে যারা তোমাকে মানছে যারা মুসলমান হইছে তাদের বেশিরভাগই গরিব মানুষ তাদের বেশিরভাগ তাদের সবাই প্রায় কি সমাজের নিচু শ্রেণীর আর আমরা হলাম গিয়ে উঁচু শ্রেণীর আমাদের স্ট্যাটাস উপরে আর তোমাকে যারা মানে তারা তাদের স্তর হলো নিচে এখন তোমার কথা যদি সঠিক হতো তোমার দাওয়াত যদি সত্যই হতো তাহলে বড় বড় সম্পদশালীরা কেন মানব না শুধু গরিবরা কেন মানল সাধারণত সমস্ত নবী রাসুল দাওয়াতের সময় দাওয়াত দেওয়ার পরে যারা প্রথমে তাদেরকে মানছে তারা হলো গরিব শ্রেণী গরিব শ্রেণী যারা ছিল তারা প্রথম ইমান আনছে বেশিরভাগ হ্যাঁ এরকম না যে ধনীরা ইমান আনে নাই হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু মক্কার ধনীদের অন্তর্ভুক্ত ছিলেন হজরত উসমান গনি রাদি আল্লাহ তালু উনার নামের সাথে গনি লাগানো গনি শব্দ অর্থ হলো ধনী উনি এমন ধনী ছিলেন উনার নামের সাথেই ধনী শব্দ ব্যবহার হইত হজরত উসমান গনি রাজি আল্লাহ তালা উনাকে বলা হয় যে তিনি উসমান একজন ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালান বিশাল ব্যবসায়ী ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন অনেক ধনের ধন সম্পত্তির মালিক ছিলেন তো যাই হোক উদ্দেশ্য হলো এটা বোঝানো যে সাধারণত গরিব মানুষদের অন্তর তাকে নরম তাদের অন্তরে ইমানের কথা ইসলামের কথা তাড়াতাড়ি প্রবেশ করে এজন্য ওই সময়কার হজরত নু আলাইসাল্লামের যুগের যারা মাতব্বর শ্রেণী ছিল তারা এই আপত্তি অভিযোগ উত্থাপন করল যে আপনাকে যারা মানতেছে তারা হলো নিচু শ্রেণীর আমাদের সমাজে যারা অদম এখন আমরা যদি আপনাকে মানি আর তাদের সাথে গিয়ে বসি তাহলে আমাদের প্রেস্টিজের সমস্যা কারণ আমরা হলো উপরের শ্রেণীর ধনী মানুষ আমরা আমরা তাদের সাথে কেমনে গিয়ে বসবো অথচ হুজুর সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করতেন নামাজের শেষেও দোয়া করতেন যে হে আল্লাহ আপনি আমাকে মিসকিন হিসাবে দুনিয়ার মধ্যে রাখবেন আমার মত যেন মিসকিন হিসাবে হয় আর আমার হাসর যেন মিসকিনদের সাথে হয় এরকম দোয়া করতেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ পাক রাবুল আলমিন দুইটা অফার দিলেন যে আপনি যদি চান আপনাকে বাদশাহ নবী বানাবো যেমন হজরত সুলাইমান আলী সাল্লাম ছিলেন হজরত সুলাইমান আলী সাল্লাম ছিলেন বাদশাহ নবীও আপনি যদি চান ওহদ পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দেব আপনার জন্য আপনার পিছনে পিছনে স্বর্ণ হাঁটবে আপনি যেদিকে তা যাবেন স্বর্ণের পাহাড় সেদিকে যাবেন মানে সারা দুনিয়া আপনার হাতের মুঠোয় থাকবে সম্পদের কোনো অভাব হবে না আপনার যদি আপনি চান তাহলে আপনাকে আমি বাদশাহ নবী বানাবো আর যদি আপনি চান আপনি গরিব নবী থাকতেন তাহলে আপনার ইচ্ছা আপনি যেটা গ্রহণ করবেন সেটাই হবে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকালেন যে এই দুইটার মধ্যে কোনটা নেওয়া যায় একটু পরামর্শ হজরত জিবরা ইসলাম হাত দিয়ে নিচুর দিকে ইশারা করলেন নিচের দিকে ইশারা করলেন অর্থাৎ আপনি নিচেরটা নেন উপরেরটা না অর্থাৎ বাদশাহ হওয়ার দরকার নেই বাদশাহ হওয়ার চেয়ে গরিব টাকা ভালো হজুর সাল্লাহ আলাইসলাম নিচেরটা গ্রহণ করলেন অর্থাৎ গরিবই যে আমি একবেলা উপাস থাকবো সবর করব। একবেলা খাবো আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব। আল্লাহ তালার সবরও হবে আল্লাহ তালার শুকরও আদায় হবে এরকমভাবে জিন্দেগি যাপন করব সাধারণত সমাজে গরিবদের কি করা হয় না মূল্যায়ন করা হয় না সাধারণত গরিবদের মূল্যায়ন করা হয় না যারা একটু সম্পদশালী হয়ে গেছে যাদের একটু পদমর্যাদা বাড়ছে যারা অনেক উঁচু উঁচু স্তরের হয়ে গেছে মেম্বার হয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে এমপি হয়ে গেছে বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন তার কাছে যদি একজন গরিব মানুষ যায় কোনো একটা কর্মচারী যায় তাহলে সে পাত্তা দেয় না এদিকে একটু আমার আমার এখন সময় নাই আমি বিজি ম্যান আর যদি তার মতো আরেকজন মিল ফ্যাক্টরির মালিক আসে বা তার চেয়ে উপরের লেভেলের কেউ আসে যে স্যার স্যার স্যার বলে তার চেয়ার ছেড়ে দেয় বসেন এখানে এই হলো মানুষের স্বভাব কিন্তু দেখেন হুজুর সাল্লাহ আলাইসাল্লামের আমল দেখেন একজন সাহাবি ছিলেন গ্রামের মানুষ হজর জাহের রাজি আল্লাহ তালান গরিব ছিলেন এবং চেহারা সুরত সুন্দর না কালো কুৎসিত ছিলেন একদিন উনি বাজারে গেছেন বাজারে দাঁড়িয়ে আছেন অপরিচিত মানুষ কেউ তাকে চিনেও না কেউ তাকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নাই কিন্তু হুজুর সাল্লাহ আলি ইসলাম বাজারে গেছেন গিয়ে দেখলেন হজর জাহেদ আদি আল্লাহ তালা বাজারের এক পাশে দাঁড়িয়ে আছেন তিনি কি করলেন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম জাহেদ আদি আল্লাহ তালা পিছনে গিয়ে দুই চোখ এরকমভাবে হাত দিয়ে ধরে ফেললেন যেরকমভাবে আমরা সব ডং করি একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কি করে পিছন থেকে গিয়ে তার চোখ হাত দিয়ে ডেকে দেয় বলে বলো তো দেখি আমি কে একটু কৌতুক করে মজা করে তৈজুর সাল্লাম ওই হজর আল্লাহ তাল আনহর চোখ এরকম পিছন দিকে ডেকে দিলেন হাত দিয়ে তো তিনি তো চিনতে বুঝেন নাই কে কে আসছে আমার চোখ ধরলো কে আসলো তিনি জোরাজুরি করতেছেন ছুটার জন্য তৈজুর হজুর সাল্লাহ আলাইসাল্লাম আরও কৌতুক করার জন্য বললেন মাইয়াস্তারিল আবদা এই গুলামকে কে বিক্রি কে কিনবে কে কিনতে চাবে এই গুলাম জুড়ে হাঁক দিয়ে উঠলেন যে তখন তো বাজারে গুলাম বেচাকেনা কেনা হইতো মানুষ বেচাকেনা হইতো গুলাম হিসাবে দাস দাসী হিসাবে মানুষ বেচাকেনা কেনা হইতো তো তিনি ডং করে বলতেছেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যে এই গুলাম কে কিনবে তো হুজুর সাল্লাহ আলাইসের কণ্ঠ শোনার সাথে সাথে হজর জাহেরাদি আল্লাহ তালু বুঝে ফেললেন যে তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী তখন আর জুরাজুরি করলেন না তিনি আরো নিজের শরীর হুজুর সাল্লাহ আলাইসলামের শরীরের সাথে লাগিয়ে রাখলেন আর বললেন ইয়া রাসুল আল্লাহ এই আমাকে গুলাম হিসাবে বিক্রি করলেও বেশি দাম পাবেন না আমাকে গুলাম হিসাবে বিক্রি করলেও আমার কোনো দাম পাবেন না আমার কোনো মূল্য নাই দুনিয়ার মধ্যে আমার কি নাই কোনো মূল্য নাই আমি তো গরিব মানুষ আমার চেহারা সুরত ভালো না দুনিয়ার দুনিয়ার হিসাবে আমার কোনো মূল্য নাই হুজুর সাল্লাম বললেন লাকিন কিন্তু আল্লাহর নিকট তুমি মূল্যহীন নও আল্লাহর নিকট তোমার অনেক দাম আছে আল্লাহর আল্লাহ তাল্লার কাছে তোমার অনেক দাম আছে এই জন্য গরিব হিসাবে কাউকে অবহেলা না করা গরিব হিসাবে কাউকে অবহেলা না করা বলা যায় না সে আমার চেয়ে উত্তম হতে পারে এমনকি হজরত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলহি বলেন যে কোনো কেউ অবহেলার চোখে না দেখা কোনো কেউ অবহেলার চোখে না দেখা কারণ বলা যায় না আল্লাহ তালা চাইলে হয়তো সেও একসময় মুসলমান হয়ে যেতে পারে সেও ইমানদার হয়ে যেতে পারে এবং আমার চেয়ে আরো উঁচু স্তরের ইমানদার হয়ে যেতে পারে তখন আমার চেয়ে তার সম্মান বেড়ে যেতে পারে এজন্য কোনো মানুষকে কখনোই ছোট মনে না করা সব সময় অপরকে বড় মনে বড় মনে করতে হবে বলা যায় না তার কোন আমল আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে যাবে আর আল্লাহ তালার দরবারে তার মর্যাদা আমার চেয়ে উঁচু স্তরের হয়ে যাবে আর আমার কোন কথা এবং কোন আমল আল্লাহ তালাকে নারাজ করে ফেলবে আর আল্লাহ তালা আমার উপর নারাজ হয়ে আমাকে জাহান নামের ফেসলা করে দিবেন কোনো ঠিক আছে কেউ নিজের সম্পর্কে জানি না এজন্য কখনোই কাউকে ছোট মনে না করা সে গরিব হোক নিচু শ্রেণীর হোক তার পদমর্যাদা না থাকুক শারীরিকভাবে দুর্বল হোক যে কোনো অবস্থার হোক যে কোনো মানুষ হোক এমনকি কাফির মুশরিক হোক তাকেও ছোট চোখে না দেখা অবহেলার চোখে না দেখা আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে কার মর্যাদা কখন বেড়ে যাবে কেউ বলতে পারে না যাই হোক আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন ওয়াহরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন